আমি রেকর্ডিং শুরু করে দিলাম আজকে আমাদের ক্লাস হচ্ছে ইউটিউব মার্কেটিং ইউটিউবের সোশ্যাল মিডিয়া মার্কেটিং পার্ট তো আমরা গতদিন দেখছিলাম ফেসবুকে কিভাবে আমাদের চ্যানেলকে মার্কেটিং করব কিভাবে ভিডিওকে আমরা মার্কেটিং করব কিভাবে আমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার নিয়ে আসব ভিউ নিয়ে আসব সেই বিষয়গুলো আমরা দেখছিলাম আজকে আমরা দেখব ইনস্টাগ্রামে এবং লিঙ্কডিনে কিভাবে আমাদের চ্যানেলকে আমরা মার্কেটিং করব। ঠিক আছে আমি ইনস্টাগ্রামটা আমি ওপেন করলাম আর তার সাথে হচ্ছে আমি আমার ক্যানভাটা ওপেন করলাম ঠিক আছে দেখুন এখানে আপনি কোন রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করেন আগে এই বিষয়টা আপনার মেনটেন করতে হইব কথা বুঝতে পারছেন মেনটেন করতে হবে মেনটেন করার জন্য আপনি ওই রিলেটেড যেমন আপনি মনে করেন আমি হচ্ছে digital marketing related content create করি এই জন্য আমি কি করছি আমার ইনস্টাগ্রামে আমি ডিজিটাল মার্কেটিং ইউটিউব মার্কেটিং ইউটিউবে SEO Google ads campaign Google search ads campaign এই সমস্ত বিষয়গুলো দিয়ে কী করেছি বিভিন্ন গ্রুপ এড করছি ঠিক আছে এই গ্রুপগুলোতে অ্যাড করার পিছনে কারণ হয়েছে আমার এই গ্রুপগুলোর প্রয়োজন এবং যে কোনো মার্কেটিংয়ের জন্য আপনাকে প্রথমে কি করতে হইব মার্কেট যে কোনো মার্কেটিংয়ের জন্য আপনাকে প্রথমেই গ্রুপের মধ্যে অ্যাড হইতে হইব আপনি গ্রুপে অ্যাড না হইলে মার্কেটিং হবে না এখন সেটা ফেসবুকে অ্যাড করেন আর ইনস্টাগ্রামে অ্যাড করে না টুইটারে লিঙ্কডিনে আপনার যে কোনো সেক্টরেই আপনি মার্কেটিং করবেন সেটা ফ্রি মার্কেটিংয়ের জন্য বলছি পেইড মার্কেটিং না ফ্রি মার্কেটিংয়ের জন্য যেখানেই আপনি মার্কেটিং করেন না কেন আপনার এই বিষয়গুলো আপনার এই গ্রুপগুলোতে অ্যাড হইতে হইব ফেসবুকে ফেসবুকের গ্রুপে বাই সেল গ্রুপ বলেন আর মার্কেটিংয়ের গ্রুপ বলেন সবগুলোতে অ্যাড হইতে হবে অর্থাৎ আপনি যে রিলেটেড মার্কেটিং করবেন সেই রিলেটেড গ্রুপগুলোতে জয়েন হবেন আপনি মনে করেন ইউটিউবের মার্কেটিং করবেন আপনি ইউটিউব রিলেটেড গ্রুপগুলোতে আপনি কি করবেন জয়েন হবেন তো যাই হোক আমি কি করলাম বিভিন্ন গ্রুপে জয়েন হলাম গ্রুপে কিভাবে জয়েন হইবেন ইনস্টাগ্রামের আপনার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কম্পিউটার সরান ভাই সরি আচ্ছা তো আমাদের কি কেমনে আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন স্যার জি দেখতে পাচ্ছি ওকে থ্যাংক ইউ স্যার আচ্ছা এখন আমরা কি করব আমরা গ্রুপ অ্যাড হইব যেমন এই যে সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করে হ্যাশট্যাগ দিলাম আমি বেশ কিছু গ্রুপে অ্যাড করব কি কি গ্রুপে অ্যাড হইব আমি ফেসবুক তো শেষ করে ফেলছি স্যার ক্লাস ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে এখন ইনস্টাগ্রামে এসে করতে হবে হ্যাঁ হ্যাঁ স্যার সার্চে আইসা সার্চে আইসা হ্যাশট্যাগ দেয়া যেমন প্রথমে ইউটিউবার এই ইউটিউবার গ্রুপে আমি জয়েন করলাম দেখেন ইউটিউবার গ্রুপ দিলে ইউটিউবার দিলে এখানে গ্রুপ আসবে আমার এই যে ফলো দেয়া এখানে ফলো দেয়া এখন ফলো দেয়া আছে আমার আর নতুন করে ফলো দেয়া লাগবে না আপনারা ফলো দিয়ে রাখবেন আপনারা এরকম বেশ কিছু গ্রুপে জয়েন করবেন এই গ্রুপগুলোতে জয়েন করলে আপনারা ওই যে বায়ার ফাইন্ডিং মার্কেটিং যে ক্লাসটা আছে না যে কয়েকটা ক্লাস করাইব বায়ার ফাইন্ডিং মার্কেটিং ক্লাস ওই বায়ার ফাইন্ডিং আউট অফ মার্কেট প্লেসে বায়ার বায়ার ফাইন্ডিং মার্কেট মার্কেটে কাজ করতে হলে এই গ্রুপগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য কথা বুঝতে পারছেন বিভিন্ন ধরনের গ্রুপ আছে সেই গ্রুপগুলো আমাদের জন্য বিভিন্ন গুরুত্ব গুরুত্বপূর্ণ এই কারণেই আমাদের বায়ার লুকায়িত আছে এখন এটা কে বায়ার আর কে আমাদের বায়ার না কে কাকে নখ দিলে আমাদের টার্গেটিং কাজ হবে এই বিষয়গুলো সেই ক্লাসে আলোচনা করব আজকের ক্লাসে না এবং ওই ক্লাসটা আমি ইউটিউবে দেই না বুঝতে পারছেন স্যার যে ক্লাসটা আপনাদের আচ্ছা, আমরা পাইলে তো হয়েছে হ্যাঁ হ্যাঁ আপনারা <laughs> পাইবেন পার্সোনাল গ্রুপে পাইবেন সমস্যা নাই তবে এটাই বেশি দরকার যে কোন কে বায়ার কে বায়ার না হ্যাঁ হ্যাঁ ওকে তাইলে এখন এইভাবে আমরা বিভিন্ন গ্রুপে অ্যাড হইমু তারপরে কি করবো ইউটিউব প্রমোশন হ্যাশট্যাগ দিমু অবশ্যই হ্যাশট্যাগ দিমু দিয়া এবং আমরা মধ্যখানে যতটুকু লাইনই লেখি না কেন মধ্যখানে কোনো স্পেস দেওয়া যাবে না এখন আমরা এইভাবে ইউটিউব প্রমোশন এইটা দিমু দেওয়ার পরে এই যে দেখেন আমার এইটাতেও এড কোড আছে ফলো দেয়া আছে তারপরে দেখেন এই যে হ্যাশট্যাগ ইউটিউব প্রমোশন এই যে এই যে আমাদেরকে এখানে যে কয়টা আপনার সাজেস্ট দিচ্ছে প্রত্যেকটা গ্রুপে আমরা ফলো দিব কেন ফলো দিব আমাদের প্রত্যেকটা গ্রুপ আমাদের দরকার ঠিক আছে আমাদের প্রত্যেকটা গ্রুপ আমাদের দরকার আমরা ফলো দিয়ে রাখবো কারণ এই গ্রুপগুলো আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ এ সরি এটাতে এখন আমি দেই নাই এটা এটা বাংলাদেশি কেউ মেড করছে আরে এই জন্য এটা দেই নাই এটা বাংলাদেশি কেউ মেড করছে এই জন্য আমাদের হচ্ছে এই মুহূর্তে যেহেতু আমরা চ্যানেল প্রমোট করব বাংলাদেশ বা বিদেশি বোঝার উপায় কি মানে আমাদের বাংলাদেশি বা বিদেশি বোঝার উপায় আচ্ছা বাংলাদেশি বা বিদেশি বিজার উপায় হচ্ছে এই যে দেখেন পোস্ট এই প্রত্যেকটা পোস্ট হচ্ছে এভাবে পোস্টগুলো দেখেই বুঝতে হইব যে এই পোস্ট প্রত্যেকটা পোস্ট হচ্ছে আপনার আমাদের মতো সেলার যারা ফ্রিল্যান্সার যারা ওরা পোস্ট করছে ওদের ওরা মার্কেটিং করছে এই যে দেখেন অর্ডার নাও ফাইবার তারপরে ওই যে অর্ডার নাও আছে যে বুস্ট ইউটিউব ভিডিও দেখতে পাচ্ছেন সে মার্কেটিংটা করছে তার জন্য তার কিসের জন্য তার নিজের ব্র্যান্ড অ্যাওয়ারনেস করার জন্য ব্র্যান্ড পরিচিতির জন্য ক্যাপাবিলিটি বিজনেস গ্রো ওকে আমি এটাতে ফলো দিয়ে রাখলাম বিজনেস তার বিজনেস গ্রো করার জন্য হ্যাঁ হ্যাঁ তাদের নিজেকে গ্রো করার জন্য রাইট স্যার আচ্ছা তারপরে হচ্ছে আপনার কি করবেন আচ্ছা, ভুল করে যদি এটা আমরা করেই ফেলাই বুঝতে পারি যে এটা বাংলাদেশের গ্রুপ সেক্ষেত্রে আবার আনফলো দিলে হবে আনফলো দিয়ে দিতে পারেন অথবা এই গ্রুপে থাকলে সমস্যা তো আর নাই বুঝতে পারছেন এখন আপনি আমার এই বিষয়টা হচ্ছে আপনি যখন এটা হচ্ছে তো আপনার নিজের মার্কেটিং এর জন্য আপনি যখন পার্সোনালি কোনো বায়ারের মার্কেটিং করবেন আপনার এই এই গ্রুপে মনে হয় আপনার পোস্ট কম হয়েছে মেম্বার কম কিন্তু আপনি যখন ওই গ্রুপে একটা পোস্ট এসিও করিয়া যখন পোস্ট করবেন তখন এটা র্যাঙ্কের সামনের দিকে থাকবে কথা বুঝতে পারছেন তখন সামনের দিকে যদি তাকে তাহলে আপনি যখন মার্কেটিং করবেন বাইরের কাজে মার্কেটিং করবেন তখন তাকে দেখাইতে পারবেন এই যে দেখেন আপনার পোস্টটা একদম সামনে ফার্স্ট পেজে চলে আসছে ঠিক আছে এই পোস্টটা আচ্ছা ওয়েট পোস্ট আমি একবার ওপেন করি ওর সাথে মেবি আমার একবার কথা হয়েছিল হ্যাঁ হ্যাঁ ওর সাথে আমার একবার কথা হয়েছিল ও আমাকে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার চাইছিল ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার দেওয়া তো সম্ভব না আর ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার না ও আমার সাথে একবার কত হয়েছিল ওর সাথে আমার তাহলে উনি বায়ার হ্যাঁ ও বায়ার ও বায়ার ছিল ওর সাথে আমার মেবি কত হয়েছিল আপনার একুশের মার্চের দিকে আই থিঙ্ক ওইরকম মনে হইতাছে আরে দেখে মনে হয়েছে যে তার ওই সময় তার ওয়ান কে সাবস্ক্রাইবার আসছিল ও চাচ্ছিল আমার কাছে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার এবং ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার দেওয়ার জন্য তখন আমি নতুন কাজ শিখছি আর এত বড় কাজ করছি না আমি বয় পাইয়া তাকে বলছি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার দেওয়া পসিবল না আর তারপরে ওর সাথে অনেকক্ষণ কত হয়েছে বাট এখন দেখতেছি সে সেটা কি এখন এখন এখন যে ডু শিখছেন এখন কি 1 মিলিয়ন দেওয়া পসিবল না এখন 1 মিলিয়ন দেওয়া আসলে পসিবল না পসিবল ওয়ান মিলিয়ন আপনার ওয়ান um, দশ মিলিয়ন পনেরো মিলিয়নে দেওয়া পসিবল বাট এত বিষয় দিতে গেলে চ্যানেলের উপরে হ্যাম্পার্ড আসবেই আসবে এটা মারাত্মক হ্যাম্পার্ড আসবে হঠাৎ এক সপ্তাহে আপনার এই ভিডিওগুলো র্যাঙ্ক না করে কীভাবে এত সাবস্ক্রাইবার থেকে চলে আসলো এগুলা মানে একটা বিষয় আছে বুঝতে পারছেন যাই হোক তাইলে আমরা কি করব ওইভাবে আমরা বিভিন্ন গ্রুপে অ্যাড করবো গ্রুপে অ্যাড করার পর আমরা কি করবো এখন আমাদের একটা পোস্ট ক্রিয়েট করবো ইনস্টাগ্রামের একটা পোস্ট ক্রিয়েট করবো ইনস্টাগ্রাম পোস্ট আপনি গ্রুপ গুলাতে না না এইভাবে ফলো দিলে ফলো ব্যাক আসবে না স্যার আপনি এড হবেন আপনি সুন্দর কইরা এসিও e কইরা আপনি পোস্ট করবেন তাইলে আপনার ফলোব্যাক আসবে কথা বুঝতে পারছেন স্যার এমনিতে হ্যাঁ। স্বাভাবিকভাবে যদি আপনি পোস্ট দিতে থাকেন আপনি স্বাভাবিক এসিও e করিয়া যদি হ্যাশট্যাগ রিসার্চ করে যদি পোস্ট না করেন সব কিছু ডিটেলস না লিখে যদি পোস্ট না করেন তাহলে আপনার কি হবে না ফলোব্যাক আসবে না আর আপনি কন্টিনিউয়াসলি দুইটা করে বা একটা করে পোস্ট করেন বিভিন্ন গ্রুপের টার্গেট করে গ্রুপ টার্গেট করে পোস্ট করেন এবং হ্যাশট্যাগ সুন্দর করে রিসার্চ করেন পোস্টের সময় পোস্টগুলোকে এসিও করেন দেখবেন আপনার অটোমেটিকলি আপনার কি হবে অবশ্যই আপনার একটা দুইটা পাঁচটা করে ফলো ব্যাক আস ফলো আসবে ব্যাক না অটোমেটিকলি ফলো আসবে আমার নিজের আসে তো হ্যাঁ, আমার নিজের প্রতিদিন পাঁচটা দশটা আটটা করে প্রতিদিন আসে একশোর উপরে দেড়শো পোস্ট করছি কিন্তু ফলোয়ার বাড়ছে না না এই যে আসলে টার্গেট ফিল আপ না কইরা করছেন টার্গেট না কইরা করছেন শুধু ওই পোস্টই করছেন কিন্তু হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন পোস্ট করতে হ্যাশট্যাগ দিছি এই এই কিন্তু এই যে গ্রুপগুলাতে অ্যাড হই হইব এই গ্রুপগুলাতে মানুষ ভিজিট করে তো মনে করেন আপনার আমি এই যে মনে করেন এই গ্রুপটাতে এখন এই গ্রুপটাতে ঢুকলাম না ও কিন্তু আমার ফলো দেয়া ফলো ব্যাকও করা এখন মনে করেন ওকে ওই ওই গ্রুপে আমি ঢুকলাম এটাতে গেলাম ওই ভদ্রলোক যেহেতু ওখানে পোস্ট করছে তার মানে সেও এই গ্রুপে কি করে ভিজিট করে আচ্ছা আমি তাকে দেখি ফলো ব্যাক করি হ্যাঁ ও আমি ওকে আমি একটা ফলো ব্যাক দিলাম সমস্যা নাই ও দেখবেন আমাকে একটা ফলো দিবে কারণ কিছু মানুষ আছে আপনি কাকে ফলো দিলে ফলো ব্যাক করবে এই বিষয়টা বুঝতে হইব আমার এই গ্রুপে যে ব্যক্তিটা অ্যাক্টিভ আছে তাকে আমি ফলো দিব শুধু ফলো দিয়ে কাজ শেষ নাই আমি তাকে একটা লাভ রিয়েক্ট দিব তারপরে আসেন আমি একটা কমেন্টস করবো আমি কি কমেন্টস করবো লুকিং সো নাইস এখন এই তাকে কি দিলাম একটা কমেন্টস দিলাম লুকিং সো নাইস এখন সে কি করবে দেখবে এই হিরি কে দিল আমাকে ফলো দিল আচ্ছা দিল ফলো দিলে একটা কাজ করলো তারপরে আমাকে একটা লাইক দিল তাও একটা কাজ করলো তারপরে আমাকে লুকিং সো নাইস মানে একটা কমেন্টস দিল আমাকে একটা দেখতে মানে আমি ওই সময় কি করবো ওই ভদ্রলোক আমার প্রোফাইলটা ভিজিট করব কথা বুঝতে পারছেন এবং সে যদি দেখে যে তার আমার প্রোফাইলটা তার সাথে ম্যাচ করতেছে বা তার কাছে ভালো লাগছে তখনই সে আমাকে ফলো দিব আপনি আপনি কাকে ফলো দিবেন যাকে ভালো লাগে ভালো যার প্রোফাইলটাকে আপনার কাছে ভালো লাগছে তাকেই তো ফলো দিবেন অযথা কাউকে তো আর ফলো দিবেন না সেমভাবে মানুষের কাছে আপনিও রিপ্রেজেন্টেটিভ হইতে হইব আপনাকেও মানুষ ভালো বুঝতে হইব আমার আমরা ফেসবুকে এক সময় কি একটা দুইটা ফ্রেন্ড পাইছি এক সময় দশটা পনেরোটা ফ্রেন্ড পাইছি এখন দেখবেন আমি আপনি প্রতিদিন ফ্রেন্ড রিকোয়েস্ট কি করবেন পাইবেন প্রত্যেক দিন দুইটা দুইটা চারটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাইবেন যখন থেকে আপনি আপনার ব্র্যান্ডকে পরিচিত করতে শুরু করবেন তখন থেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাওয়া শুরু করবেন ওকে আমি একটা পোস্ট ক্রিয়েট করব পোস্টটা কি এখান থেকে আমি live class que দেখেন আপনার পুসটা কিন্তু দেখতে সেই মানে গো ডিজিটাল মার্কেটিং ওকে আচ্ছা দিলাম আমি লাইভ ক্লাস কিসের live class digital marketing okay digital marketing live class ঠিক আছে sir okay live class digital marketing এই জায়গার মধ্যে একটা ডায়লগ দিব কি ডায়লগ দেওয়া যায় ডায়লগটা দেওয়া হইতে হবে আপনি যদি আমার আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে আমার চ্যানেল ভিজিট করুন ঠিক আছে এটার ইংলিশ ভার্সন দিব আমি if you want to learn digital marketing visit my channel if you want to one digital marketing visit my channel okay তাইলে দিলাম কি if you want to learn okay if you want to learn digital marketing visit my channel ঠিক আছে তারপরে দিলাম এখানে কি দেয়া যায় এখানে দিতে দিয়ে দিই আমার কোম্পানির নাম ডিজিটাল আইটি পার্ক ওকে এখন okay digital IT park freelancer Joynal এখানে আমি কি করব আমার নাম্বার দিয়ে দিমু গেট স্টার্ট বইলা এটার সামনে নিয়ে আস কন্ট্রোল জেড দিয়ে দিই ওকে এখানে আমার নাম্বার দিয়ে দিই plus double eight zero one double nine double four two seven two nine zero okay আচ্ছা এখন এখানে আমার ছবি দেওয়ার কথা ছিল কিন্তু দেখতেছি আমার ছবি জায়গার মধ্যে নাই এই ছবিটা আমি আপলোড করছি না আজকে আপলোড করে রাখবো এখানে আপনি একটা ছবি দেওয়ারও চেষ্টা করবেন আর এই ছবিটা থাকলেও সমস্যা নাই এখন আমার এই একটা কি করলাম ইমেজ রেডি করলাম বা একটা পোস্ট রেডি করলাম এখন আমি সে এটা কি করবো আপলোড করবো বা ডাউনলোড করবো আচ্ছা ডাউনলোড করতেছি ডাউনলোড <coughs> করলাম ওকে এখন আমি কি করব আমার ইনস্টাগ্রামের প্রোফাইলে যাই ওকে ইনস্টাগ্রামের প্রোফাইলে প্রোফাইলে গেলাম ইনস্টাগ্রামের প্রোফাইলে আসছে ওকে আমার প্রোফাইলটা একটু ভিজিট করে দেখি এই যে দেখেন আমার প্রোফাইলে কতটা পোস্ট আছে সবগুলা ঠিক আছে আচ্ছা এখন আমি কি করবো যেহেতু একটা পোস্ট করতাম আমি ক্রিয়েট পোস্ট বাম পাশে দেখেন আপনারা ভালো করে দেখেন স্যার অবশ্যই জানা আছে আপনার ধরা হয়েছে আমার স্ক্রিনশট ব্রাউজারটা কি এক্সটেনশনটা কি ডিলিট হয়ে গেছে হ্যাঁ অনেক মানে আমার একজন পরিচিত মানুষ আমার কম্পিউটারটা যে ওরছিল ছিল অনেক এক্সটেনশন ডিলিট দিয়ে দিছে উনি দেখছি যে স্ক্রিনশটটা ডিলিট দিয়ে দিছে কম্পিউটার আচ্ছা, নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কম্পিউটার ঢুকলো ওই তো আসছে রুমের জন্য আসা হ্যাঁ, আচ্ছা ক্রিয়েটে দিলাম তারপরে সিলেক্ট এখন এখন দেখতেছি কাজে আসেনি তো আগে আচ্ছা লাইভ ক্লাস ওপেন ওকে তারপরে নেক্সট নেক্সট দেওয়ার পরে দেখবেন এই অপশনগুলো আসবে এখান থেকে আপনি বিভিন্ন কালার দিতে চাইবে পারবেন এটাই হচ্ছে অরিজিনাল যে আমরা পোস্টার রেডি করছি সেই পোস্টের কালার ওকে নেক্সট আচ্ছা এখন কি করবো আমি একটা হেডিং দিব হ্যাডিং কি দিমু ইউটিউব মার্কেটিং ওকে তারপরে আসেন আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করি আচ্ছা। কিন্তু এখানে লিংক দিলে তো আর লিংকই হয় না লিংক তো ভিজিট হয় না না লিংক দিলে ভিজিট হইব হবে না কেন অবশ্যই হবে এই লিংকটা এইভাবে আসবে না আপনার আসবে আচ্ছা এখানে আমি কি দিব W W dot YouTube dot com slash at freelancer journal ঠিক আছে W dot at freelancer journal এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক বা ইউআরএল ওকে তারপরে দিমো একটা ডেসক্রিপশন লিখবো hi I am freelancer joiner and I am a digital marketing trainer. I am training live project on digital marketing related more option like social media marketing social media managing social media promotion sales and marketing brand awareness ETC e আমি এত কিছু এই মুহূর্তে যদি দিতে যাই তাহলে অনেক সময়ের দরকার আপনারা বিষয়টা আপনি কোন চ্যানেলের ভিডিও মেড করতেছেন সেই বিষয়টা আপনি ভালো জানেন ঠিক আছে আচ্ছা তারপরে লোকেশন এখন আমার ভিডিওটা কোন রিলেটেড আচ্ছা ওই জায়গাতে আবার কি করি ওই অপশনটাকে আমি কপি কইরা বাংলা করি কী জন্য বাংলা করি আমার এই ভিডিওটা কোন রিলেটেড আমার এই ভিডিওটা হচ্ছে রিলেটেড হচ্ছে বাংলা আমার এই কন্টেন্টগুলো তো অবশ্যই বাংলা হ্যাঁ তাই আমি কি করব আমার ডেসক্রিপশনটা বাংলা এবং ইংলিশ দুনো ওয়েতে আমি দিব কারণ যাতে আমার বাংলাদেশি মানুষগুলো যাতে পড়তে পারে আমার এই ডেসক্রিপশনটা আবার ইংলিশ রিলেটেড মানুষগুলো আমার ডেসক্রিপশনটা পড়তে পারে এখন ইংলিশ রিলেটেড ডেস্ক মানুষগুলো ডেসক্রিপশন পড়লে লাভ কি আপনার বাংলা রিলেটেড ডেসক্রিপশনটা পড়লে তো বাংলাদেশের মানুষ পড়লে লাভ এই জন্যই যে আপনার মানুষগুলা বাংলা মানুষ বাংলাভাষী মানুষগুলো আপনার চ্যানেল ভিজিট করবে এবং আপনার চ্যানেলে কী করবে ভিজিট করে দেখবে বা কোনো একটা লাইক দিবে কমেন্ট দিবে কিন্তু ইংলিশের মানুষগুলো তারা আমার বাংলা রিলেটেড চ্যানেলটা দেখে তো তারা আর কিছু বুঝবেও না লাইক দিবে না কমেন্টস দিবে না আসলে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে এখানে যে আপনার ইংলিশ যদি তাকে তাহলে আপনার ইংলিশটা ওই জায়গায় গিয়ে আপনি বেনিফিটেড হবেন যে আপনার যখন কোনো মানুষ ইংলিশ মানুষ যদি পড়ে তাহলে এবং আপনি যদি দেখা যায় ওই রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন আপনি মনে করেন তাকে বললেন আমি ইউটিউবের মার্কেটিং করতে পারি আপনার চ্যানেলটাকে এইভাবে গ্রো করে দিতে পারবো তখন সে দেখব আপনি তো নিজেও কাজ করতে পারেন আপনি আপনার নিজের চ্যানেলের কাজ করতে পারছেন দ্যাটস মিন আপনি ওকে আপনি কাজ করতে পারেন এটা সত্য কথা আর আপনি যদি নিজে করতে না পারেন তাইলে তো প্রবলেম কথাটা বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার একটি একটা ব্র্যান্ড পরিচিতিও এটা নিজের একটা মার্কেটিংও তার সাথে হচ্ছে হয়ে যাচ্ছে আচ্ছা এখানে লোকেশন লোকেশনটা বাংলাদেশ দিলাম আমি যেহেতু আমার চ্যানেলটা বাংলাদেশি ঠিক আছে তাই আমি বাংলাদেশি দিলাম ও সরি লোকেশন গেল কিনা আচ্ছা লোকেশন দেওয়ার আগে এক্স অ্যাক্সেসিবিলিটি দেই এই অ্যাক্সেসিবিলিটিটা হচ্ছে আপনার লিঙ্ক ঠিক আছে ওইটাই হচ্ছে W W dot YouTube YouTube dot com slash at freelancer freelancer Joynal এটা হচ্ছে কি আমার চ্যানেলের লিঙ্ক এইটাই লিঙ্ক হবে এইটা দিয়ে কাজ হয় এখন লোকেশন দিলাম বাংলাদেশ এই যে বাংলাদেশ ওকে আচ্ছা তাইলে কি করব এখন এই যে অ্যাডভান্স সেটিংস এইটা hide like and view count on দি না আমরা কিছুই হাইড করব না টার্ন অফ কমেন্টিং না কমেন্টও অফ করব না আমাদের এগুলা যেভাবে আছে ওইভাবেই থাকবে ওকে তারপরে আমরা শেয়ারে দিয়ে দিলাম ও সরি আহা ভুল করে আচ্ছা সমস্যা নাই এইটাতে এখন অনেক কাজ রয়েছে আমার এই পুস্টের মধ্যে কাজ আজ রয়েছে এখন আমি কি করছি পুস্টটা এতক্ষণ আমি সেট আপ করছিলাম কিন্তু আমার এই পুষটাকে আমি আরও বহুত বড় কাজ রইয়া গেছে কি কাজ রইয়া গেছে এখান থেকে আমি এডিট করব পোস্টটাকে এখন আমি দেখেন এখানে সবই দিছি কিন্তু বড় গাফিলতির কাজ করছি কোনটা যে আমি টেক দিছি হ্যাশট্যাগ দিছি না এটা হচ্ছে আমার বড় একটা গাফিলতির কাজ ঠিক আছে আপনারা হ্যাশট্যাগ দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে হ্যাশট্যাগ জেনারেট করে নিয়ে আসতে পারবেন কপি করে নিয়ে আসতে পারবেন আবার আপনি এখান থেকে নিজে লেখা দিতে পারবেন তবে আপনি অর্গানিকলি লেখা দেওয়ার চেষ্টা করেন যদি আপনি অর্গানিকলি লেখা দেন তাহলে আপনার লে পোস্টটা র্যাঙ্কে আসবে কথা বুঝতে পারছেন আচ্ছা এখানে আমি আরেকটা কাজ করছি এই পুস্টটা একদম মানে অগুছালোভাবে করে বলছি এখানে আমি ইমেজটা আগে এসিও e করছি না কথা বুঝতে পারছেন আচ্ছা এইটা এসিও e করা বাধ্যতামূলকও না আবার এসিও e করলে একটু ভালো হয় আপনার ইমেজটা অটোমেটিকলি গুগলের মাধ্যমে র্যাঙ্ক হয়ে আসে এটা হচ্ছে এস ইমেজটা যদি এসসিও করে আপনি পোস্ট করেন এটা হচ্ছে আপনার বেনিফিটের ঠিক আছে ওকে তাহলে আমরা লিখলাম ইউটিউব আমার একটা হ্যাশট্যাগ হচ্ছে ইউটিউব এটা হচ্ছে আমার একটা হ্যাশট্যাগ এই যে এখানে সাজেস্টে আসছে এখান থেকে লিখে দিলাম এটা দুই নম্বর আমার হচ্ছে ইউটিউবার ইউটিউবার তিন নম্বর দিলাম ডিজিটাল মার্কেটিং এই যে সেল নাম্বার দিলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি আইব এই যে এজেন্সি আইছে তারপরে দিব S M M S C M ঠিক আছে এইভাবে ওইটা কি দিয়ে দিছে e e আসবে না আচ্ছা, তারপরে আসেন গুগল মার্কেটিং ইউটিউব মার্কেটিং তারপরে আসেন ইউটিউবে SEO YouTube promotion YouTube promotion normalization তারপর হচ্ছে ইউটিউব ভিডিও র্যাঙ্ক ওকে এভাবে আমরা পঁচিশটা পর্যন্ত হ্যাশট্যাগ দিব ঠিক আছে আপনারা একটু যারা হ্যাশট্যাগ এভাবে আমার জন্য আমার আমি যেভাবে মুখস্থ লিখে ফেলছি আপনারা যারা এইভাবে মুখস্থ লিখতে পারেন না আপনারা এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করে নতুন এই জায়গার মধ্যে দিবেন ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর এই যে ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর এই যে ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর এখানে আসলে এটাতে আপনি সাইন আপ করবেন সাইন আপ করার পরে সাইন আপ করবেন সাইন আপ করার পরে এখানে সার্চ দিবেন ইউটিউব জাস্ট ইউটিউব লেখে যদি সার্চ দেন তাহলে এখানে দেখবেন আপনার প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ আসবে এই হ্যাশট্যাগুলো আপনি এখান থেকে কপি করে নিয়ে আপনার ওখানে বসাই দিতে পারবেন এই যে দেখেন বাম পাশে দেখেন প্রচুর আসছে YouTube keeps crash YouTube Kids YouTube movie এগুলো তো আমাদের দরকার নাই কিডস দরকার নাই ইউটিউব চ্যানেল এটা ঠিক আছে এইভাবে এখান থেকে দেখে দেখে আপনি নিতে পারবেন ওখান থেকে আপনি নিলেন আপনি এই রিলেটেড আপনি কোন রিলেটেড কিওয়ার্ড নেবেন সেই কিওয়ার্ডটা লেখে এখানে সার্চ করবেন এই কিওয়ার্ডটা এখানে চলে আসবে তারপরে এই যে দেখেন এখানে কপি আছে ওখান থেকে কপি কইরা নিয়ে নেবেন দেড় সিট এনাফ নিয়ে তারপরে এখানে কি করবেন পেস্ট দিয়ে দিবেন সরাসরি পেস্ট দিয়ে দিবেন তাহলে আপনার এটা ওকে আচ্ছা তাইলে এখন কি করবেন ডান লেখা দিবেন অর্থাৎ আমি এডিটিং করছি তো এই জন্য আমার এটা ডান হয়ে গেছে মানে আমার এটা এখন মোটামুটি এসিও আকারে একটা পোস্ট হয়েছে এখন দেখেন এই যে আমার ট্যাগ ম্যাগ সহ একটা পোস্ট হয়েছে আমি প্রথমে রং করে ফেলছি প্রথমে ইমেজটা এসিও করছি না আমি দেখেন এই পোস্টটা করতে একটা ভুল করছি যে ভুলটা হচ্ছে আমি ইমেজটা এসিও করি নাই যদি ইমেজটা এসিও করি নাই সেহেতু আমার এই ইমেজটা র্যাঙ্কে আসতে একটা সময় নিবে একটা টাইম লাগবে কিন্তু আমি যদি ইমেজটা এসিও করে দিতাম তাহলে আমার ইমেজটা র্যাঙ্কে আসতে বেশি সময় লাগতো না আপনার অল্প একদিনের ভিতরে র্যাঙ্কে চলে আসতো কথা বুঝতে পারছেন আপনারা একটা কাজ করবেন হ্যাঁ হ্যাঁ ফাইবার গিগের জন্য ইমেজ যেভাবে এসিও করতে হয় সেভাবে এসিও করবেন তাইলে আর কোনো সমস্যা নাই এটা আগে অন্য যে সময় দেখা অন্য ক্লাসে আমি দেখাইছি তারপরে যারা প্রবলেমে পড়েন তাহলে আমার চ্যানেলে ইমেজ এসিওর ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন জি ওটা ওটা পারি ওকে আপনি সমস্যা নাই তাহলে আমাদের ইউটিউবের মার্কেটিং শেষ এইটা সরি এখনও রয়েছে ইউটিউবে মার্কেটিং শেষ না ইনস্টাগ্রামে মার্কেটিং হান্ড্রেড শেষ না আমরা এখান থেকে কি করবো ইনস্টাগ্রামে গেলাম ইনস্টাগ্রামে গিয়া ওই যে বড় বড় গ্রুপগুলো খুঁজে বার করবো এখান থেকে বড় বড় গ্রুপগুলার আমরা কি করব যেহেতু আমরা বাঙালি এই জন্য আমাদের বাঙালি মানুষগুলা খুঁজা বড় বড় ইউটিউবার বাঙালি খুঁজা বাইর করুন YouTuber Bangladeshi Bangladeshi nine YouTuber YouTuber BD দিলে কেমন হয় আচ্ছা ইউটিউবার বিডি একশো তেতাল্লিশটা পোস্ট আছে দেখতেছি হ্যাঁ, এই যে এই যে আচ্ছা। ওই ভদ্রলোকগুলার মধ্যে আমরা কিছু জিনিস খুঁজেই বার করবো একটা জিনিস আমরা সব সময় খেয়াল করবো যে আসলে তার সাথে আমার পার্থক্যটা কি হ্যাঁ আমার মূল পার্থক্যটা কোথায় সে এইভাবে আসছে তার এতটা গ্রো হইল কিভাবে এই জিনিসটা আমরা দেখবো ওকে এখন আমরা ওপেন করলাম ওই ভদ্র ওই ভদ্রলোকটাকে ওপেন করছি ওপেন করে আমরা দেখি তার সাথে কি আছে সে দেখেন তার প্রোফাইলে গেলাম ফেসবুক টাইম লাইন দিছে সে ফেসবুক লাইন ওই যে তার ফেসবুকের প্রোফাইল লিঙ্ক এইটা আচ্ছা সে দেখেন এই বিষয়গুলো এখান থেকে দেখতে পারেন আচ্ছা তারকে গিয়ে কি করবেন তার প্রোফাইলে গেলে আমরা হয়তো বা তার ইউটিউব চ্যানেলটা পাইতে পারি আমরা তার ইউটিউব চ্যানেলটা খুঁজে বার করবো ওখান থেকে বাইর করিয়া তাকে একটা কমেন্ট করবো কথা বুঝতে পারছেন ও তার পেজটা আসতেছে না এই পেজটা can not available at the moment okay এটার আমাদের প্রয়োজন নাই আচ্ছা যাক এটারে বার করতে পারছি না অন্যটা আমরা দেখি বাইর করা যায় কিনা এরে বার করা যায় কিনা আমরা দেখি এখন কি করতে পারি আমি আমার চ্যানেলটা এখানে দিতে পারি please visit please visit the link W dot YouTube dot com slash ঠিক আছে তাকে এটা দিতে পারে সে ভিজিট করার সম্ভাবনা আছে অনেক সময় হয় কি জানেন এই লিঙ্কগুলো দিলে অনেক সময় কৌতূহলবশত মানুষ ভিজিট করে কথা বুঝতে পারছেন এটা একটা মানে ভালো একটা অপরচুনিটি হচ্ছে আপনি কৌতূহলবশত মানুষ এগুলাতে ভিজিট করে তো ওই যে কৌতূহলবশত মানুষ যে ভিজিট করে এই কৌতূহলবশত মানুষ ভিজিট করাটাই আমার প্রয়োজন আমার দরকার কারণ ও যদি আমার প্রোফাইলে কৌতূহলবশতই যদি ভিজিট করে তাহলে আমার লাভ হইল কি সে আমি একজন ভিজিটর পাইলাম সে যদি একটা কমেন্টস দিয়ে দে বা সে যদি একটা লাইকস দিয়ে দেয় তাহলে সেটা আমার জন্য গুড অপরচুনিটি হয়ে দাঁড়িয়ে দাঁড়াইল কথা বুঝতে পারছেন আচ্ছা এই একটা অপশন তা এইভাবেই সবাইকে দিব এটা কমেন্টস দিব তারপরে এখানে আমি আমার লিঙ্কটা কপি পেস্ট করে দিয়ে দিলাম এখান থেকে সে ভিজিট করতেও পারে অনেক সময় কি করে আচ্ছা ওই ভদ্রলোক আমার কাছে কমেন্টটা দিল যে ওই তার লিঙ্কটা দিয়ে কমেন্ট দিল আচ্ছা আসলে দেখি এর মধ্যে কি আছে কথা পারছি এর মধ্যে কি আছে দেখা সে এখানে ভিজিট করতেও পারে তবে এটা খুব একটা এফেক্টেড না এটা দেখে যে খুব একটা মানে ভালো রেজাল্ট আসে সেরকমও বলা যায় না কিন্তু আপনার আপনি যখন বাইরের কাজ করবেন তখন তো আপনার একটা রেজাল্টের আশায় আপনি দৌড়াইতে হবে রাস্তার পর রাস্তা কথা বুঝতে পারছেন আপনার তো একটা রেজাল্টের জন্য রাস্তার পর রাস্তা দৌড়াইতে হইব আপনি বসে থাকলে চলবে না আপনি আপনাকে খুঁজতে হইব কোথায় গেলে আপনার রেজাল্ট আসবে সেই রাস্তাটায় আপনি সব সময় কি করতে হইব খুঁজতে হবে দৌড়াইতে হইব এটা হচ্ছে আপনার প্রথম কাজ আপনার আমার অর্থাৎ আমরা যারা মার্কেটিং করি আমাদের প্রত্যেকের কাজই হচ্ছে কি আমরা মার্কেটিং করলে কোথায় গেলে আমাদের রেজাল্ট আসবে এই অপশনটা আমাদের সবসময় খোঁজাইতে হইব এটাই হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ যে আমাদের রেজাল্ট আনতে হবে রেজাল্টের জন্য আমরা হাঁটতে হবে আচ্ছা এখন আসুন আমার লিঙ্কডিনে লিঙ্কডিনেও আমার এই লিঙ্কডিনে আমাকে মার্কেটিং করার মূল পিছনে কারণটা হচ্ছে আমাকে ব্র্যান্ডিং করা আমার লিঙ্কডিনটাকে আমি ব্র্যান্ডিং করা লিঙ্কডিনে প্রোফাইলে কেউ ঢুকলে আমি যে একজন প্রফেশনাল মানুষ আমি ইউটিউবের কাজ করি ঠিক আছে এই বিষয়গুলো মানুষের কাছে কী হইব একটা জনপ্রিয়তা পাইব বা মানুষ দেখলে বুঝতে পারবো যে হ্যাঁ ডিস ক্লিপলাইন মিডিয়া ও বুঝতে পারবো যে আসলে ওই ও একজন নলেজেবল মানুষ একজন ক্রিয়েটিভ মানুষ আছে তার সাথে আমরা ফ্রেন্ডলি বাড়াইতে পারি আমাদের কমিউনিকেশন বাড়াইতে পারি আমরা তাকে আমার ফ্রেন্ড লিস্টে নিতে পারে কানেক্টিংয়ে নিতে পারে তো এজন্য আপনার কি করতে হইব এই জন্য আপনাকে লিঙ্কডিনে একটা আপনার অ্যাক্টিভিটিস বাড়াইতে হইব আপনি যতদূর সম্ভব পোস্ট করতে হইব এই যে দেখেন ভদ্রলোক কত সুন্দর করে একটা পোস্ট করছে ইউটিউব সাকসেস গ্রান্টেড ইউটিউব ঠিক আছে YouTube channel subscribers YouTube video views YouTube video likes YouTube channel watch time hours grow your YouTube channel according to YouTube policy hundred percent organic work our commitment is guarantee that's you will come again twenty four by seven hour support দেখেন সে কত সুন্দর করে একটা পোস্ট করছে তার এত সুন্দর পোস্টটা দেখার কারণে আমি পড়ছি পড়তে বাধ্য হয়েছি তো আপনাকেও পোস্ট এইভাবে করলে পোস্টে মানুষ পড়বে না পড়ে যাবে কোথায় কথা বুঝতে পারছেন এই যে দেখেন সে তার চ্যানেলের প্রমোশনটা দিছে অথবা অন্য কারো কাজের একটা প্রমোশন দেখাইছে যে দেখেন এই যে আমি কাজ করছি এভাবে মানুষ কি করবে আপনাকে আপনি পোস্ট না করলে আপনার কি আসবে না রেজাল্ট আসবে না এই যে দেখেন সে organic Instagram growth expert expert target followers okay তো এভাবে আমরাও কি করব পোস্ট করব রাজ আহমেদ সে কন্টিনিউলি পোস্ট করে যাচ্ছে আমরা বিরক্ত হইব না আমরা ওই যে সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো করবো করবো করবো করতেই থাকবো করতেই থাকবো সে দেখে তার কাজের একটা পোস্ট দিছে এখন কী হয়েছে জানেন একটা এইভাবে পোস্ট দিতে দিতে কার চোখের সামনে কখন গিয়ে পড়বে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না আপনার তো প্রয়োজন হচ্ছে এরকম পোস্ট দিলে স্প্যামিং হবে না পোস্ট হ্যাঁ, তো আপনি সবসময় ক্রিয়েট করিয়া যদি পোস্ট দেন তাহলে স্প্যামিং হবে কেন স্পামিং হয়তো যদি আপনি একটা পোস্টকে বারে বারে কপি কইরা দেন অথবা অন্য কারো কারো পোস্টকে কপি কইরা দেন তাহলে স্পামিং হবে কিন্তু আপনি যদি আপনার পোস্ট করতে থাকেন তাহলে স্পামিং হবে কেন কখনোই স্পামিং হবে না আপনি হ্যাঁ এইটা হচ্ছে একটা বিষয় আপনি মনে করেন বারো মাস থেকে একটা প্রোফাইলে ঢুকেন না হঠাৎ আজকে দুইকে আপনি এমন একটা অ্যাক্টিভিটি শুরু করলেন যে আপনি দেখা গেল ঘন্টায় তিনটা পোস্ট শুরু করে দিলেন বা এক মা এক দিনের ভিতরে দশটা পোস্ট দিয়ে দিলেন তাহলে এই সময় লিঙ্কডিন বলেন ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন ওরা বলবো কি হঠাৎ কে এই এটা কি কোনো হ্যাক ট্যাক হইলো না কেউ অ্যাকাউন্ট বারো মাসের মধ্যে একদিন ঢুকে না আজকে হঠাৎ দুইকেই পুস্ট আর পুস্ট শুধু পুস্টই ঘটতে শুরু করলো বিষয়টা কি তখনই তাদের অ্যালগোরিদম আপনাকে কি করবে আপনাকে সন্দেহ করব কিন্তু আপনি যদি কন্টিনিউয়াসলি অর্থাৎ আগে থেকেই আপনি যদি এইভাবে সার্ভিস দেন তাহলে তো কোনো সমস্যা নাই আর যদি হঠাৎ যদি আপনি কয়েকদিন পরে প্রোফাইলে ঢুকেন তাহলে আজকে একটা পোস্ট করবেন কালকে একটা পোস্ট করবেন প্রথম তিন চার দিন একটা করে পোস্ট করবেন পরের তিন চার দিন থেকে করবেন দুইটা করে পোস্ট তারপরে আসবেন তিনটা অর্থাৎ পনেরো দিন সময় নেবেন আপনি তিন নাম্বার পোস্টে আসতে যখন থেকে আপনি ডেইলি এক তিনটা করে পোস্ট করতে পারবেন তার থেকে তিরিশ দিনের ভিতরে আপনি কাজ পাইবেন এটা নিশ্চিত থাকেন ইনশাল্লাহ আপনি তিনটা পোস্ট ফেসবুকের বিভিন্ন গ্রুপে তিনটা পোস্ট আপনি আপনার ইনস্টাগ্রামে তিনটা পোস্ট আর লিঙ্কডিনে তিনটা পোস্ট যখন থেকে ডেইলি করবেন তারপর থেকে তিন মাসের সরি তিরিশ দিনের ভিতরে কাজ পাইবেন ইনশাল্লাহ এটা আমরা পরীক্ষিতভাবে বলতেছি যারা এরকম আগে করছে পোস্টগুলো হ্যাঁ, হচ্ছে সকালে একটা আর দু বিকেলে একটা আর ঘুমাইবার আগে একটা অর্থাৎ রাত্র বারোটা একটা দুইটা এরকম মিলাইয়া অর্থাৎ লোকেশন টাইম দৈরে দৈরে যেমন বাংলাদেশের মানুষ সকালবেলা বা বাংলাদেশ বা সাবকন্টিনাল মানুষগুলা সকালবেলা ওইটাই ফেসবুকে ঢুকে মনে করেন নয়টা দশটা এগারোটায় দিলেন তারপরেরটা দিলেন চারটা পাঁচটার দিকে ওই সময় কি হয় ওই সময় মনে করেন ওই ইউরোপিয়ান মানুষগুলা ঘুম থেকে জাগে হ্যাঁ ইউরোপিয়ান মানুষগুলা ঘুম থেকে জাগে তারা ব্রাউজিং করে তারপরে রাত্রে দিলেন রাত্রে তিনটার দিকে দিলেন ওই সময় আমেরিকান বা ল্যাটিন আমেরিকান ড্রেসগুলা তারা অফিস টফিস শেষ কইরা বাসায় আসে বা ফেসবুকিং করে ট্রাই করে বুঝতে পারছেন অর্থাৎ টার্গেটিং প্লেস দরিয়া টার্গেটিং লোকেশন দরিয়া টার্গেটিং লোকেশনে টাইম জোন দইরা দৈরা পোস্ট করতে হইব এটা হলো বিষয় কতটা বুঝতে পারছেন বাংলাদেশের টাইম দরিয়া পোস্ট করবেন এই জন্য বাংলাদেশের কিছু মানুষ আপনাকে লাইক দেখ আপনার প্রোফাইলটাকে বাড়ি করুক আপনার কিছু সাবস্ক্রাইবার ফলোয়ার বাড়ুক কথা বুঝতে পারছেন তবে লিঙ্কডিনে চেষ্টা করবেন বাংলাদেশি মানুষ না বাড়ানোর জন্য আমার বাংলাদেশি হয়ে যায় কারণ আমি তো ক্লাস নিচ্ছি স্টুডেন্টরা রিকোয়েস্ট করে এই জন্য হয়ে যায় যাই হোক এখন আমরা লিঙ্কডিনে কী করবো একটা পোস্ট করবো আমরা অবশ্যই লিঙ্কডিনে পোস্ট করা জানি যেহেতু আমরা আগে লিঙ্কডিনের ক্লাস করছি আমরা পোস্টে ক্লিক করলাম তারপরে আমরা যে লিঙ্কটা কপি করছি সেই লিঙ্কটা এখানে বসাই দিলাম আর লিঙ্কটা বসানোর পরে দেখবেন একটা ইমেজ চলে আসছে ওকে এই ইমেজটা আপনি চাইলেও দিতে পারেন না চাইলেও না দিতে পারেন আসতে দিন আচ্ছা ক্যান নট ডিসপ্লে ইমেজ কোনো সমস্যা নাই আমাদের ডিসপ্লের প্রয়োজন নাই আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি কোন ইমেজটা নিয়ে আসবো এইটা দিলে কেমন হয় না এইটা সাকিবের ইমেজ নিয়ে দূর আচ্ছা একটা মিনিট এখান থেকে ইমেজটা আমি আগে সিলেক্ট করি আচ্ছা এই মাত্র যেটি ইমেজ বারোটা ইমেজ দেখলেন এটা আমি স্ক্রিনশট দিয়ে দেই সমস্যা আছে না স্ক্রিনশট দিয়ে দিলে একটু সমস্যা হয় না তবে স্ক্রিনশট না দেয়াই ভালো সমস্যা হওয়ার স্ক্রিনশটের সমস্যা হয় না তবে আপনি নিজে থেকে ইমেজ ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা করবেন কারণ ইমেজ ক্রিয়েট করে দেওয়াটার মধ্যে আলাদা একটা কি আছে একটা আনন্দ আছে বা একটা ফেসিলিটি আছে কোন জানি ওই আজকে ড্রাইভ থেকে একটা ইমেজ ক্রিয়েট করছিলাম আজকে বারো তারিখ না এগারো এগারো তারিখ এগারো আগামীকাল এইটা আচ্ছা দাঁড়ান ওখান থেকে একটা ইমেজ আমরা দিয়ে দিব মনে করেন এই ইমেজটা আমি নেব এই ইমেজটা ওকে এইটারে আমি লিঙ্কডিন পোস্ট করবো লিঙ্কডিনের পোস্ট সাইজ বানাইব আগে লিঙ্কডিনের পোস্ট সাইজ বানাইতে হলে আগে তারা কি করতে হইব এখানে রাখলাম এটা কি কপি হয়েছে না ওরে আল্লাহ কে এখান থেকে আমরা আমাদের ক্যানভা তো ওপেন করাই আছে এটা ডিলিট দিয়ে দিই দিয়ে দেয় লিঙ্কডিন লিঙ্কডিন পোস্ট ইমেজটা আপলোড করি আপলোড ইমেজ ডেস্কটপে রাখছিলাম ওই জানি রাখলাম এই যে এই যে এটা পুরাপুরি লিঙ্কডিনের ইমেজ মেবি হবে না এটা তো দেখতেছি কাইটা যাইব গিয়া হ্যাঁ এটা তো অনেক সমস্যা হয়ে গেছে রিসাইজ করা ক্যানভাস রিসাইজ করা রিসাইজ করা যায় হ্যাঁ, রিসাইজ করা যায় আমি দিচ্ছি রিসাইজ 100 বাই 100 বাই 100 বাই এটা বারোশো বাই বারোশো সম্ভবত লিঙ্কডিনের ইমেজ সাইজ কত লিঙ্কডিনের পোস্ট সাইজ বারোশো বাই ইনস্টাগ্রামে হাজার হাজার না করবে না 1200 গুণ যে 1200 গুণ 1200 দেখতে পাচ্ছেন ইমেজ রিসাইজ কন্টিনিউ টু এডিটের আগে এখানে কাস্টম সাইজ হই জানি এই যে আচ্ছা আচ্ছা কাস্টম সাইজ সিলেক্ট এই যে কাস্টম সাইজ কাস্টম সাইজ বারোশো ইন্টু বারোশো ওকে জেপিজি ঠিক আছে তারপরে ক্রপ সিলেক্টেড डाउनलोड कोई तो नहीं I am not internet review to targeting what okay download হয়ে গেল আচ্ছা আচ্ছা এখনও আপলোড হচ্ছে আচ্ছা এইটাতে দিয়ে দেখি রিসাইজ কিভাবে করে দেখি অ্যাপটা আমরা এটাতেও রিসাইজ হয় আপলোড ইউর ফটো এই যে লিঙ্কডিনের সরাসরি ওই যাব পোস্ট এখান থেকে লিঙ্কডিনের সরাসরি হয়ে যাব ওই সময় দিন তারে আমি ডাইরেক্ট রাইট ক্লিক করে ওই হাইড উইথ বসায় দিই <laughs> না এখান থেকে তো হয় তো হচ্ছে না কেন স্যার আচ্ছা, রাত্রে চলে আসবো স্যার শীতের ভিড়া কাজে যাবো তো রাত্রে চলে আসবেন সেটা বুঝতে পারছি আমাদের কি দিবেন না স্যার কেমনে যাবো স্যার আমি তো নিজে যাবো কিন্তু স্যার ভাবতেছি স্যার ইয়া আল্লাহ ম্যাডাম কি মাইন্ড করবো না আগে ভালো হয় স্যার এখন বলতেছে যাও যাও দিয়ে আসো ইয়া একদম সকালে যায় স্যার আমি চলে আসবো সাথে কি করব এটা হ্যাঁ এটা ডাউনলোড পাই না কেন স্যার কই গেল এটা ওদের বললাম যে ওই ওইভাবে করেন রিসাইজ করেন সরাসরি ইয়েতে যায় ইমেজে যায় রাইট বাটন ক্লিক করলেই তাড়াতাড়ি হয়ে যায় সময় লাগতো না সেটাও ঠিক আছে সেটাও মানে ভালোই বলছে স্যার আচ্ছা এইভাবে দেখি এখন ইমেজে গিয়া রাইট বাটনে ক্লিক করে রিসাইজ কোথায় আছে এডিট এডিট এডিট দেন এডিট হ্যাঁ এডিট হ্যাঁ, ঠিক আছে এখান থেকে রিসার্চ করছি না স্যার এই তো এই যে রিসার্চ এখন কোন জায়গায় দিব স্যার রিসাইজ রিসাইজ রিসাইজে ক্লিক করুন রিসাইজ লেখা আছে রিসাইজ এই যে এই যে উপরে উপরে উপরে উপরে দেন রিসাইজ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ রিসাইজ ক্লিক করুন ইডারে উঠায় দেন তারপরে সেভ নাকি sir save save save save আপনি এই করেন কেটে দেন কেটে দিলে সেভ আসবে ক্রস হ্যাঁ হইছে না তো চলে গেছে আচ্ছা আবার দেন তাহলে টিক চিহ্ন রেখে হবে টিক চিহ্ন রেখে হবে ও সরি ওইটা উঠাই দেব বারোশো ছয়শো আঠাশ ছয়শো আঠাশ আচ্ছা এখন সেবা ফোন নাই এখানে শেষের মধ্যে আমারটা আবার ওই ক্রস চিহ্নে ক্লিক করলে সেভ হয়ে যায় ওই সেভ সেভ হয় ওই ক্রস চিহ্নতে ক্লিক করলে এই সেভ সেভ ওকে আমি ওই করছি এখন হয়ে গেছে ওকে আচ্ছা এখন লিঙ্কডিনে চলে যাই লিঙ্কডিন তো এটা না এটা আচ্ছা দাঁড়ান এখানে আগে আমার চ্যানেলের আনতে হইব অনেক আশা নিয়ে জি স্যার গাজীপুরে জমি নিলাম যে ফ্রিল্যান্সিং করে মানে লাখ লাখ টাকা ইনকাম করে তাহলে ফ্রিল্যান্সিং ইনকাম করে গাজীপুরের জমিটা সংস্কার করবো কই <laughs> কাজ তো হচ্ছে না কাজ তো পাচ্ছি না অর্ডার তো পাচ্ছি না আগে স্যার মানে প্রথম দিকে যারা শুরু করছে এখন ওরা ইনকাম করতেছে ভালো ইনকাম করতেছে কিন্তু এই যে একটা মেয়ে পোস্ট দেয় সুমন নামে একটা মেয়ে পোস্ট দেয় ওই মেয়ে কাজ করে সারতে পারছে না মানে প্রোফাইল অপরাগে শেষ সমস্যা এই অবস্থা বলতেছে যে আমি মানে এই সুমন নামে একটা মেয়ে জি স্যার কাজ করে সারতে কাজ ইউটিউবের কাজ করে সারতে পারতেছে না আচ্ছা এখন পোস্ট দিছে যে আমি কাজ করে সারতে পারছি না তাহলে আমি কি করতে পারি একজনে বলছে যে আপনি প্রোফাইল অফ রাখেন দুই তিন দিন চার পাঁচ চার দিন পাঁচ দিনের জন্য মানে দিনের কাজ করবো হ্যাঁ। মানে আর কোনো কাজ না শুধু মানুষের ভাগ্য স্যার মানুষের ভাগ্য কেমন এটা মানে কি বলবো স্যার এটা আসলে বলার মতো মানে ফেসবুক খুললে বলে যে এইমাত্র একটা অর্ডার পাইলাম 70 ডলার স্যার বিকালে বিকালে বিকালে বলে যে 100 ডলার এখন সত্য মিথ্যে জানি না না না না ভুয়া স্যার ভুয়া বেশিরভাগ ভুয়া না ভুয়া হয় না এরকম ভাই আপনার যদি ইউটিউব এসিওর একটা গিগ যদি আপনার ফার্স্ট পেজে চলে আসে স্যার হ্যাঁ ওটা থেকে আছে এই যে লিঙ্ক দিছি তারপরে পোস্টটা করে দিলাম দ্যাটস ইট ওকে ওকে আমার পোস্টটা হয়ে গেছে ওকে স্যার ওকে আজকে এই পর্যন্তই আর পরের ক্লাস থেকে শুরু হবে স্যার আমাদের কিভাবে